আলোচনার বিষয় বিয়ে আলোচনার বিষয় কি খুশি হ্যাঁ? কথা খুশি খুশি আচ্ছা তো আমার প্রিয় ফরিদপুরের ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কানগুলো খরগোশের কানের মতো খারাপ প্রতিটা মিনিটকে আমরা কাজে লাগাতে চাই যেহেতু সময় কম আমাকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে হবে ওঠা বসা করা যাবে না আওয়াজ করা যাবে তাতে অল্প সময়ে বরকত বাড়াই দিবে কে বিয়েকে সহজ করে দেন নাম্বার ওয়ান বিয়েকে কি করবেন সহজ করে দেবেন এখন এই দেশে বিয়ে সহজ না কঠিন যে সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ যে সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন ঠিক কিনা বিয়ে করতে লাগে দশ লাখ বিয়ে করতে কত লাগে জিনা করতে তুমি আমি রাজি তুমি আমি রাজি এই যে হারাম সম্পর্ক বিয়ের আগে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ফরিদপুরে ঢুকছে নাকি গার্লফ্রেন্ড হ্যাঁ? আছে কার কার দেখি দেখছেন সাহস করে দেখছেন আপনার বেটা না আমার যুবক ভাই আমার কলেজের টুকরা যুবকেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিকে এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে হারাম করে দিয়েছে কে এদেশে উচ্চ শিক্ষার নামে ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয় লেট ম্যারেজ আমরা লেট ম্যারেজকে না বলে দেব লেট ম্যারেজকে কি বলবো ইংরেজিতে বলে দিলাম নো বলেন লেট ম্যারেজকে কি বললাম ফাইন আর টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে এটাকে আমরা বলে দিব ইয়েস টাইমলি ম্যারেজকে কি বলবো ইয়েস এগুলোই বুঝে না তো ওগুলো বোঝার জন্য তো আসছি আমরা ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেয় বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায় হাসবেন না উড়িয়ে দিবেন না এটা ভালো বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে বিয়ে করাই দেবেন এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তারণায় পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এই পাপের ভাগিদার এই পাপের পার্সেন্টেজ মা বাবার কাঁধেও আছে না নাই ছেলে বিয়ে করতে চাইলে তুই নিজের পায়ে দাঁড়া তোকে আমাদের পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়া সহযোগিতা করে ছেলের বাবা সহজ হন মেয়ের বাবা সহজ হন বিয়ে করায় দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে করবেন না সৈয়দনা আদম আর হাওয়া বুঝে শুনে উত্তর দেন আদম শৈশব ছিল শৈশব কৈশোর ছিল জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী সুমান পড়ে রব্বুল আলমিন সৈয়দনা আদম আলাইসাল্লামকে তৈরি করলেন যুবক করে সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন যুবতী করে যুবক যুবতী দিয়েই তাদের জীবন শুরু তাই জীবনের শুরুতে বিয়ে পড়ায় দিলেন কে وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها حيث شئتما رغدا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين পড়েন আল্লাহু আকবার আল্লাহ ডেকে বললেন আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না নিষিদ্ধ ফলটাও খেও না এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন কি ছিলেন বিবাহিত ছিলেন আরবা আমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত তিরমিজির হাদিস এক নাম্বার আল হায়া লাজুকতা সব নবীরা লজ্জাশীল ছিলেন কি ছিলেন এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবেন অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না অনেকে এগুলো করে বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে আর বলে সমস্যা কি ছোট মানুষ তো তোর বেটা খোল প্যান্ট খোল এখানে যদি প্যান্ট খোলা শিখান নাফরমান হবে টেন্ডার বাস হবে এগুলো চাঁদা বাস হবে ঠিক না ভদ্রতা তার মধ্যে আসবে না শিষ্টাচারিতা আসবে না ছোট বাচ্চা হলো তার একটা প্রেস্টিজ আশ্রা নেই কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে আল হায়া লাজুকতা বিষ্ণু ইসা ইসলাম আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন 5টি বছর বিষ্ণু ইসা ইসলামের দুধ মা হালিমাতু সাদিয়া বলে এই কুরাইশি মোহাম্মদকে কেনে দুধ খাওয়াতাম কিন্তু এই ছোট্ট মোহাম্মদ কখনো কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না ক্ষুদা লাগলেও কাঁদে না শুধু মোহাম্মদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে লজ্জাশীল ছিলেন চারটা সুন্নাত সব নবীদের ছিল লাজুকতা দুই নাম্বার আর সিওয়াক মেসোয়াক মেসোয়াক করেন তো তিন নাম্বার আচ্ছা আতুর আতর মাখা আতর মাখেন তো চার নাম্বারে নিকা বিয়ে করা সব নবীরা বিয়ে করেছেন সুবাংলা পড়ে এক্সেপ্ট অল্প কয়েকজন ছাড়া যেমন ইয়াহিয়া আলহিসাম সাইয়েদা ওয়া হাসুরা উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি ইবনু জারির আত্তাবারি আলাইহি রাহমা বিয়ে করেননি ইমাম আন্নাবাবি বিয়ে করেননি এরকম হাতে গোনা কয়েকজন তার মানে এগুলো এক্সেপশনাল এগুলো কি এক্সেপশনাল মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা সব নবীরা বিবাহিত ছিলেন এবং আল্লাহ হাবিব সাহা ইসলাম বলতেন নিকাহ আমিন সুন্নাতি ফামান রকিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি বিয়ে আমি নবীর সুন্না যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উন্মত হতে পারবে আবার বিশ্বনবীর যুবকদেরকে দেখলে ডেকে বলতেন ইয়া মা আশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ ও যুবক ছেলেরা তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো তোমাদেরকে ডেকে বিষ্ণুনবী বলেছেন ও যুবকেরা বিয়ে করো বিয়ে করো আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো কি রাখো রোজা যৌন তারণাকে অবদমন করে অবদমিত করে রাখে এজন্য হয় বিয়ে করবা আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে সালাসাতুন তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলেছেন নিজের জন্য আবশ্যক তিন শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে এমন যুবক যে বিয়ে করার মাধ্যমে নিজের চরিত্রকে বাঁচাতে চায় আল্লাহ বলে ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর খরচ করে ফেলেছি এজন্য যুবক ছেলে বিয়ে ট্রাই করো সহজ করে দিবে কে বিয়ে করলে রিজিকে বরকত দেয় কে তোমরা বিয়ে করার মধ্য দিয়ে আল্লাহর কাছে রিজিক তালাশ করো বিয়ে করলে এই বরকত দেয় কে চিল্লায় বলতে হবে কে আবার বিশ্ব ইসলাম বললেন যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিল কে ইদা তাজাম্মাজাল আব্দু ইস্তাকমালা যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকুক বিয়ে করলে আপনার দিনদারির হাফ এটা কমপ্লিট বাকি হাফ নিয়ে আপনি টেনশন করবেন তাহলে বিয়ে করলে রিজিকে বরকত হয় বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় বিয়ে করলে ইমানের অর্ধেক কমপ্লিট হয়ে যায় শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানাই দিবে কে এজন্য টাইমলি ম্যারেজ দেরি করে বিয়ে করা যাবে কখন বিয়ে করবেন আজকে খাইছে এত পুরো ডাইরেক্ট অ্যাকশন আজকে যত দ্রুত বিয়ে করা যায় টাইমলি বিয়ে করতে হবে বিয়ে কখনো কারো সফলতা আটকায় রাখে না রাখে কথা বলেন রাখেন শেক্সপিয়ারের নাম শুনছেন নাম শুনছেন মহাত্মা গান্ধী এরা সবাই অল্প বয়সে বিয়ে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো এই বিয়ে কি ওনাদের সফলতা আটকে রাখছিল কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল নেতা ছিলেন না বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই ওনারা ঠিকই সফল ছিলেন সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছেন কিন্তু আমরা সফলতা অর্জন করে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক কি হোক হুজুর একটা নতুন ব্যবসা ধরে নেই তারপর কিন্তু জানেই না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা আগে কি করা এজন্য বিয়ে করতে হবে সময় মতো ঠিক কিনা টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন এই ফরিদপুর ইয়াং যারা আছে তোমরা একটা ক্যাম্পেইন করতে পারো এই ক্যাম্পেইনের নাম হবে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে করার ক্যাম্পেইন তোমরা এই আজকে ওয়াজে যেগুলো বলবো এগুলোর মৌলিক চুম্বক অংশগুলোকে ব্যানার ফেস্টুন আর প্লে কার্ডে নিয়ে বাড়ি বাড়ি যাবা যে মেয়ের বাবা ছেলের বাবারে বুঝাবা যে সময় মতো বিয়ে দিয়ে দেন দেখছেন চেয়ারম্যান সাহেব জোশ এসে গেছে জোশ এসে গেছে তো তাহলে আজকের এই ফরিদপুরের মাহফিল থেকে আমরা এই চিন্তা নিয়ে যাব যে আমরা সময় মতো বিয়ে করব ঠিক কিনা এতক্ষণ আমরা বিয়ের গুরুত্বের ব্যাপারে শুনলাম এবার জানবো আমরা বিয়ের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আমরা বিয়ে করি দেখি কেউ শোনাতে পারে কিনা আমাকে বিয়ের উদ্দেশ্য কি বলেন তো হ্যাঁ ভালোবাসা বংশবৃদ্ধি করা হ্যাঁ আর জোরে জিনা থেকে বেঁচে থাকা মাসা পরিবার গঠন করা মাসা নেক সন্তানের বাবা হওয়া তাকে কোরআনের সৈনিক বানানো আর জান্নাতে একসাথে যাইতে চাই এটাই একা যাও না ভেতরে লই যাও একসাথে যায় আদর্শ পিতা হওয়া বিয়ে করছো নি হ্যাঁ আল্লাহ ওকে আদর্শ পিতা বানাক আমরা বলি আমি আসলে এই যে সোশ্যাল ক্রাইসিস এগুলো নিয়ে কথা হওয়া দরকার কি বলেন এগুলো নিয়ে বলে না তো অনেকে খোলামেলা বলতে চায় না কমফোর্ট জোন থেকে বের হয়ে কেউ কথা বলতে চায় না সবাই সবার কমফোর্ট জোনে থাকতে চায় তাই না সেই জন্য বিয়েটা সহজ করে দিবেন হ্যাঁ আপনারা অনেকগুলো অবজেক্টিভস অফ ম্যারেজ আমাকে শুনিয়েছেন আমি একমত প্রথম বিয়ের উদ্দেশ্য হচ্ছে ইবাদত বিয়ের আসল উদ্দেশ্য কি আমরা যাই করি কার খুশির জন্য এজন্য রব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী হ্যাঁ আপনি বলে দেন আমার নামাজ আমার জাকাত আমার রোজা আমার হজ আমার জীবন আমার মরণ সবকিছু হবে একটা সত্তার জন্য তিনি কে তো সব যদি আল্লাহর জন্য হয় বিয়েটাও কার জন্য বিয়েটা আসলে ইবাদত যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে খেয়াল করেন এদিকে তাকেন যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে এরা বিয়ের পরপরই হতাশ হয় কারণ আনন্দ বেশি দিন থাকে না রং ধরা যৌবন জং ধরে নাই এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা তিন বছর চার বছর একটা দুইটা বাচ্চা হলে আগে সৌন্দর্য থাকে তো বিয়েকে যারা take it as a pleasure যারা আনন্দ হিসেবে নেয় তারা বিয়ের পরপরই হতাশ হয় আর এই হতাশা চলতে থাকে আজীবন আর যে বিয়েকে যারা আবাদত হিসেবে নেয় তারা বিয়ের পরপরই হাজব্যান্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয় আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন ঠিক কিনা তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে আমরা যারা মুসলমান আমাদের এবাদত বিয়েটা কি দুই নাম্বার তাআরুফ টু নো ইচ আদার পরিচিতি আল্লাহ বললেন জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি কাউরে পাঠাইছি পাকিস্তান এই যে আমি বাংলাদেশের নাগরিক হব এই দেশের সন্তান হব এটা কি আমার ইচ্ছা কথা বলেন না কেন কার ইচ্ছা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে কার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে এটা কার ইচ্ছা আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন একটা গ্রাম দিলেন একটা পরিচয় দিলেন ঠিক কি না আল্লাহ বলেন এক একজনকে এক এক এলাকায় পাঠালাম কারো বাড়ি ফরিদপুর কারো বাড়ি সিলেট কারো বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে আসরা নাই আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে আসরা নাই সম্মানিত ভাইয়েরা বিশেষ করে যুবকরা মনে রাখবা বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না বিয়ে একটা পরিবারের সাথে আর একটা পরিবারের সম্পর্ক একটা বংশের সাথে আর একটা বংশের সম্পর্ক এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে আগে দুই গোত্রের যুদ্ধ ছিল পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়ের পছন্দ করছে এরপরে বিয়ে বিয়ের পরে আর হয়ে গেছে এদের সারা গোষ্ঠী আগে পাইলেই কোবাইতো এখন সালা সালা মিলে ডাকে আছে না নাই তাহলে তো আর বিয়েতে সম্পর্ক বাড়ে বিয়ের মাধ্যমে ট্রাঙ্কুলিটি পিস এন্ড কম্পেশন হয় লিতাসকুনু ইলাইহা ওয়া বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ বললেন ওয়া মিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون سبحان الله পড়েন আল্লাহ বললেন আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায় ঠিক কিনা অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় মন বসে না এটার বিয়ে করা কি করা দিবেন দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে স্থির হয়ে গিয়েছে বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে পড়বেন না স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় উভয়কে প্রশান্তি নাজিল করে কে উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয় তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া এই অস্থির চিত্তটাকে স্থির বানানো আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর বিয়েতে বংশবৃদ্ধি হয় হিউম্যান রিপ্রোডাকশন হয় বংশবৃদ্ধি খুবই জরুরি one of the major objective of সারিয়া মাকাসিদুর সারিয়া একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হেফজুন নাসাল প্রজন্মকে সংরক্ষণ এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেন্স চিন্তিত তাই না এগুলো নামাজে হবে কিনা এগুলো আল্লাহ আল্লাহ হবে কিনা এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে এরা কেমন হবে চিন্তা আছে না নাই এজন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া এই একের পর এক যে প্রজন্ম আসবে প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে বিয়ে ছাড়া বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয় কথা বলে এক যুবক পেশায় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয় হুজুর দোয়া করছেন ছেলে পরের বছর আইসে আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয়নি আবার চাইলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয় হুজুর তো আবার ঘটনা কি ওর হয় না কেন সন্তান বিশ্ব হুজুর ডেকে পাঠাইছে এদিকে এসো বাবা তোমার সন্তান হয় না না কয় না হুজুর তিনবার দোয়া করছেন তিন বছর ধরে হয় নাই বিশ্ব হুজুর বলে বাবা তুমি বিয়ে করছো কয় না তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে আগে বিয়ের পর্বটা তো সারবে রে বাপ আগে এই পর্বটা সার তারপরে সন্তান দিবে কে يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله أكبر আল্লাহ বললেন আমি এমন সত্তা যারে চাই তারে ছেলে দেই আমি তোদের এমন রব যারে চাই তারে মেয়ে দেই আমি তোদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই সাথে সাথে মেয়েও দেই আবার আমি তোমাদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে ছেলে মেয়ে সব দেন আল্লাহ আবার দেন না তিনি কে এজন্য সন্তান যদি চান চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন অনেকে বললে মাজারে মানত না করলে বাচ্চা হয় না বলে তো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে মানত করে কথা কি বুঝতেছেন না মানত হবে একজনের জন্য তিনি কে আচ্ছা। বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে ছেলেটা বললো যে চরিত্রের হেফাজত হয় হ্যাঁ হন্না লিবাসুল্লাকুম ও আংচুম লিবাসুল্লাহ you are their dress and their you dress স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঠেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বাঁচায় স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায় ঠিক কিনা আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট হালাল পন্থায় বিনোদন এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা কি বৈধ না অবৈধ হালাল না হারাম দেখেন ইসলাম কতটা লজিক আমাদের যেন অ্যাডাল্ট্রি এন্ড ফনিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে জিনার দিকে যেন যাওয়া না লাগে এই জন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব যারা তোমরা বিয়ে করো নাই কিভাবে বিয়ের জন্য আগাবা খুশি বহুত খুশি বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন মসজিদে বিয়ে করাবেন মসজিদে কোথায় মসজিদে আগে হইতো না হুজুর আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইতো বিচার হতো মসজিদে বিষ্ণু ইসা ইসলামের মসজিদে নবী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা এবাদত গা এট এ টাইম এটা ছিল বিষ্ণু নবীর সচিবালয় এটাই বিষ্ণুবীর গণভবন এটাই বিষ্ণুবীর বঙ্গভবন এটাই সেক্রেটারিয়েট এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এটাই টিজিএফআই এর হেডকোয়ার্টার এটাই এনএসআই এর ভবন চিল্লায় বলেন ঠিক কিনা এখন আমরা মসজিদ দিছি একদিকে সমাজ নিয়ে গেছি আরেকদিকে সমাজ এক পাল্লায় রাখছি নামাজ রাখছি আরেক পাল্লায় চলবে না মুসলমান সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাইন লাইনে উঠায় দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা মসজিদে বিয়ে করেন কি নিয়ে যাবেন জানেন খেজুর বাবা মেয়ের ইজেন নিয়ে যাবে বাবা এসে বসবে ছেলেকে ইজাব কবুল দুজন উইটনেস সাক্ষী বিয়ে হয়ে যাবে বিয়ে শেষ খেজুর খাওয়াই দেবে সোমানাল্লাহ করবেন না তীর শিখাই দিলাম এইভাবে বিয়ে করাবে আর যুবক যারা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আহা তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা number one it's a very sensitive and serious issue man এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট এটাকে হাসাহাসি করে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে বিয়ে বললেই করা যায় না বিয়ে করা মানে দায়িত্ব নেয়া ঠিক কিনা কারণ যদি থাকি দুই পা যেথা খুশি সে যদি থাকে চার পা তারপর কি হ্যাঁ আমার সাথে নিয়ে যা আচ্ছা সব জানে বলবো যদি হয় ছয় পা আপু তুমি কই যাও তো এই জন্য বিয়ে মানে দায়িত্ব addressing all the of Faridpur district the marriage is a responsibility এটা অনেক বড় দায়িত্ব সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আগে আমি একা থাকতাম একা ঘুমাতাম একা সব করতাম এখন কাপল লাইফ লিড করতে হবে একই ঘরের ভিতরে একা থাকা যাবে না আমার সংসার হবে এখন টোনা টুনি সংসার হবে ঠিক কিনা সেই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ তোমাকে অভ্যস্ত হতে হবে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে ওয়েল প্ল্যানিং লাগবে এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন আছে না নাই বিয়েতে কি দিতে হয় মহারানা বিয়েতে মহারানা দেয়া নফল বিয়েতে মহারানা দেয়া কি নফল তাই না সুন্না রব্বুল আলামিন বলেন وآتوا النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا মারিয়া তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারণা দিয়ে দাও পড়ে দেখেন রে আমরা কিভাবে টুকরা টুকরা করেছি ইসলাম ফরজ করেছে মাহার আমরা ওইটার বদলে ঢুকাইছি যৌতুক আলহামদুলিল্লাহ যৌতুক ফরিদপুরে নাই যারা বিয়ে করো নাই হাত তুলো আওয়াজ করে বলো হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না তুমি তৌফিক দাও আওয়াজ করে পড়তে হবে আমি মনে থাকবে এই ওয়াদা কি মিজানুর রহমান আজারির সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে যৌতুককে আমরা না বলে দিব যৌতুককে আমরা সবাই বলে দিব নো কি বলবো তাহলে মোহর দিতে হবে মোট দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না লাগবে দুই নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে ওয়ালিমা কি খাওয়াইতে হবে ওয়ালিমা ভাত না হ্যাঁ ভাত এটা কিন্তু শুন না এটারে এখন ইংলিশদের নাম দিছে ওয়েডিং রিসেপশন তো এই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের মেয়েদেরকে আল্লাহ দায় দায়িত্ব দেয় নাই অলিমা আপনি খাওয়াবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম জাইনাব বিনতে জাহাস রদি আল্লাহ তালাকে যেদিন বিয়ে করেছিলেন ওই দিন রাতে সাড়ে তিনশো সাহাবাকে রুটি আর গোস্ত দিয়ে অলিমা খাইয়েছেন সাহাবিরা খেয়ে মহানন্দ তার বছর খানিক পরে ইহুদি রাজকন্যা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সফিয়া বিনতে হইয়া ইবনে আফতাবকে যখন খাইবারে বিয়ে করলেন বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন মরুভূমিতে বাসর হলো বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বেরোলেন এবার সাহাবারা ধরছে খান ওই যে জায়নাব বিনতে জাহাসের অলিমাতে তো আপনি রুটি আর গোশ খাইয়েছিলেন সাড়ে তিনশো সাহাবিকে আজকেও খাওয়া বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে তোমার কাছে কি আছে কম এক সাহাবি বলে আমার কাছে খেজুর আছে আরেকজন বলে ঘি আছে আরেকজন বলে এটা আছে বিষ্ণু বলে সবগুলো নিয়ে একটা বলের মধ্যে রাখো বিষ্ণবী একটা বলের মধ্যে সবগুলো নেয়ার পরে বললেন এগুলোর ম্যাশ করো ভর্তা বানাও ভর্তা বানিয়ে হাদিস এটা এসেছে হাইসান যা আলা সাতু বানিয়েছে এবার বিষ্ণবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরায় দিলেন বললেন এটাই আজকের বিয়ের বলিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বৌভাত খাওয়ান ওয়ালিমা তবে ছেলেরা খাওয়াবে মেয়েরা না এই বরযাত্রী এটা হিন্দুয়ানি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক ওয়ালিমা দিয়েছে ইসলাম আমরা বানিয়েছে বরযাত্রী মেয়ের বাবার উপর এটা জুলুম বেআই বেআই আমার ছয়শ লোক খাবে লোক কেন খান নাই জীবনে আপনি খাওয়া এত মজা লাগে কেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তবে হ্যাঁ মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায় করাতে চায় দ্যাটস ফাইন সমস্যা নাই কিন্তু ওয়ালিমা খাওয়ানো মোহর দেওয়া এই পুরোটাই ছেলেদের উপরে খরচ করেছে কে ছেলেরা আগে থেকে ফিনান্সিয়ালি প্রিপারেশন নিতে হবে তিন নাম্বার ইনকোয়ারি করতে হবে ভালোভাবে মেয়ের ব্যাপারে ছেলে জানবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই because you are not choosing you life partner only at the same time you are choosing the mother of your upcoming sons and daughters যখন তুমি বিয়ে করতেছো তুমি তোমার বউ তালাশ করতেছো না একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো তাই না এজন্য খুবই সাবধান পজিশনে খুঁজতে হবে মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিষ্ণু বললেন তুন কাপল মারা চুলি আর বা চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা এদের সম্পদ আছে কিনা জামালিহা সৌন্দর্য আছে কিনা হাসাবিহা তার status academic status family status social status এগুলো আছে কিনা চার নাম্বার মেয়ের দিনদারি ধার্মিকতা বিষ্ণু বলেন ফল ফর বিদা দিন এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এজন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিশ্বনাই বললেন ইদা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাদিসে দুইটা পাওয়া যায় এক হচ্ছে হলুক ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডারবাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলুক ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পরকিয়ায় জড়াবে কিনা এটা হচ্ছে হলুক ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নাম্বার যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখে না না এটা করা যাবে জোর করে মেয়েকে বিয়ে যাবে বিশ্ব নাই বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াদকুরুকি আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল রাদিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো রে না বলে দেব হাল আনতে রাদিয়া ফাতেমা আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে কি নারী সাইয়্যিদাতু আহলিল জান্নাহ সব নারীদের হয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা চুপ রইলেন নিসফুর চুপ থাকা সম্মতির অর্ধেক বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সৈয়দনা আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বানানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি একরকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ান বরকনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশনস কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবেই আর যেটা অপশনাল এটা হচ্ছে social status financial status natural defect like প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা ম্যাথরের মেয়েরে বিয়ে করে বিয়েটা যায় কিন্তু এই বিয়ে টিকার কথা না কথা বলেন কারণ স্ট্যাটাসে স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই আমার ছেলে খুব সুস্থ মেয়ের এক চোখ নাই দুই হাত নাই বিয়ে যদি টিকার কথা ফ্যামিলিতে কানা হবে মেয়েটারে কষ্ট হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে না নাই দ্য কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইনটা কার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে চোদ্দই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কিনা ম্যাডাম বিশ্ব বিশ্ব ঠেলাঠেলি দিবস বিশ্ব বেহায়া দিবস এই ভ্যালেন্টাইন্স ডে আজকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুরে যেন এগুলো না ঢুকতে পারে এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে আমাদের ভালোবাসার কমতি আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকা ওয়েস্টের ইউরোপের আপনি প্রিজন জেলখানাগুলো যদি ঘুরেন হসপিটাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মার একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছর তোমার খোঁজ খবর নেই না আজকে যদি কিছু টাকা না পাঠায় আর কার্ড না পাঠায় না হয় এই জন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সপ্তাহ সাত দিনই ভালোবাসা মাসের তিরিশ দিনই ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আমাদের ভালোবাসার দিবস টিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নেবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কিনা বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মাসালা বুঝতে পেরেছেন এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা সুন্নাত কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো then face to face meeting but it should be public not private not in in the locked room আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয় তার নাম শয়তান ঠিক কিনা এমন জায়গা দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখে সুযোগ দিল এটা জায়েজ কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিংয়ে কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করুন সব বিলা ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে আছে না নাই বাড়িতে আসার পরে মনে হলো হায় রে আসল কথা এটা জিগে নেই যার সাথে এক ছাদের নিচে থাকবো আজীবন এরা আসল কথাই তো জিজ্ঞেস করলাম না তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন জায়েজ in this for the sake of marriage খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ফাইদা আজম তাফা তাওয়াক্কাল আল্লাহ ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না কিন্তু বিয়ের জন্য সবটাই যায় দেখা যায় আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কিনা ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন রাসূলুল্লাহ এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনাদার হা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছ নাকি উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা সোননাথ হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে ছেলে মেয়েদেরকে ওপেনলি এক অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবেন যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তা আব্দুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা এজন্য স্কলাররা বলে লা যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান না বা ওয়া সুলাসা ইচ্ছা মতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই না ওয়া সুলাসা ওয়া রুবা যারা তোমার ভালো লাগে মা তাবা লাকুম যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গনী করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলাম ফোনে কথাও বললা তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে আছে না নাই এরকম বিয়েতে হয় না এই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে মনে দিকেও টানে ওদিকেও টানে এক্ষেত্রে খারা করবেন কি করবেন কি করবেন খারা কখনো শোনেন নাই ইস্তেকারা হচ্ছে আপনি রাতে দুই রেখার নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে দুই পড়ে আপনি যদি ঘুমান আপনাকে উপর থেকে দিক নির্দেশনা দিবে কে ইটস নট নেসেসারি যে you have to see the dream আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ চাপবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে ইস্তেখারা করবেন সেই বুখারীর হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শেখাতো এইভাবে ইস্তিখারাও শিখায় দিয়েছে পড়েন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ পড়বেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ও আল্লাহ আপনার কাছে আমরা চাই কোনটা ভালো দেখিয়ে দেন واسالك من فضلك العظيم انك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي في পড়েন আমিন اللهم إن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني আল্লাহ এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয় আমার আখেরাতের জন্য ভালো হয় তাহলে এই সম্বন্ধের দিকে এই পরিণয়ের দিকে এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন আপনার মন ঝুঁকায় দিবে কে আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে আমার মনটাকে এখান থেকে অন্যদিকে ঘুরায় দেন ঘুরায় দিবে কে ইস্তেখারা করবে পরে কনসালটেশন করবেন আব্বা আম্মা আত্মীয় স্বজন মুরব্বী গার্ডিয়ান এরা এক্সপেরিয়েন্সড এদের অভিজ্ঞতা আছে এরা কেউ বিয়েতে ঠকছে কেউ জিতছে আছে না নাই এরা আপনাকে সুন্দর পরামর্শ দেবে ওয়াশাবির হুম ফিল আম ফাইদা ফাতাওয়াক্কাল আলাল্লাহ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি পরামর্শ করেন সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন যুবক ভাইয়েরা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের চলবে খালি দোয়া কি চলবে আওয়াজ করে বলতে হবে কি চলবে এই দোয়াটা বেশি বেশি পড়বা রব্বানা هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জুড়িয়ে দিবে কে প্রিয় ভাইরা আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই তাকালেই যেন আমার চোখ জুড়ায় যায় এরকম স্ত্রী আমরা চাই কি চাই না আমার সন্তানের দিকে যখন তাকাবো তাকালে আমার চোখ জুড়ায় যাবে এরকম সন্তান চাই কি চাই না আল্লাহ যেন ফরিদপুরে সব অবিবাহিত ছেলেগুলারে রূপবতী গুণবতী নেককার স্ত্রী দান করে আমরা পড়ি আমিন আল্লাহ আমাদের ফ্যামিলি গুলার তুমি ফ্যামিলি বানাও আমরা পড়ি আমিন আমরা যেন তোমার দেয়া কোরআন শূন্য অনুযায়ী জীবন গঠন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা